আসসালামু আলাইকুম স্পন্দন একাডেমির পক্ষ থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সকলে বলেছেন আছেন শুরু করতে যাচ্ছি আমাদের নতুন আরেকটি টিউটোরিয়াল তো আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলটিকে আপনি লক করতে পারেন আমরা অনেকে লক করে থাকি আবার অনেকে লক করার পর একটা হেজিটেশনে বকে থাকি যে কিভাবে এই লকটা ছাড়ানো যায় লকটা কিন্তু ছাড়াতে পারি না তো কিভাবে আপনি এই লক আনলক করবেন তো প্রথমে বলে রাখি এই আনলক করার জন্য আপনাকে অবশ্যই মোবাইল লাগবে এখন আপনি যদি চান যে আমি কম্পিউটার থেকে এটি করব কম্পিউটার থেকে কোনো অপশনই পাচ্ছি না তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে মোবাইল ভার্সনে চলে যেতে হবে আপনি যদি চান যে আমি ডেস্কটপ মোবাইল আমার নেই মোবাইল থেকে করব কিন্তু আপনার মোবাইল নেই আপনি ডেস্কটপ থেকে করবেন কিন্তু সেক্ষেত্রেও আপনাকে মোবাইলের অপশনে নিতে হবে আপনাকে মোবাইল ভার্সনে ফেরত যেতে হবে তো এটি করার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুকটা অবশ্যই ফার্স্টে লগ ইন রাখবেন লগ ইন রাখার পর একটি ট্যাব নেবেন ট্যাব নিয়ে mobile dot Facebook dot com তারপর স্ল্যাশ তারপর হেল্প এটি আপনি দিয়ে দেবেন মোবাইল ভার্সনে আমি চলে আসলাম তো এই লিঙ্কে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ফেসবুক লগ আমি ফার্স্ট এড লক যেটি কীভাবে করে এটি দেখাচ্ছি এটি লিখে যদি আপনি ফেরত দেন এখানে কিন্তু চলে আসছে হাউ ডু লক প্রোফাইল ওয়াইক অন ফেসবুক আপনি এই লিঙ্কে চলে যান এই লিঙ্কে আসার পর এখানে লক ইউর প্রোফাইল এখানে একটি লিঙ্ক পাবেন আপনি এই লিঙ্কে একটি প্রেস করেন প্রেস করার পর এখানে দেখেন আপনার মোবাইলে যেরকম অপশন আসে এখানে কিন্তু সেম অপশন চলে আসছে এখানে কিছু অপশন আপনি দেখতে পাবেন অনলি ফ্রেন্ডস রয়েছে সি আমি লক করে দিচ্ছি প্রোফাইল লক প্রোফাইল কিন্তু লক হয়ে গেছে অলরেডি আমি যদি এখন এই পেজে আসি এবং রিলোড দিই তাহলে দেখেন এই যে ইয়ার প্রোফাইল ইজ লকড এখানে শো করতেছে ইয়ার প্রোফাইল ইজ লকড এটি কিন্তু আগে ছিল না তখন আমি আনলক করব তো আনলক করার জন্য আপনাকে অবশ্যই আবারও আগের পেজে ফিরে যেতে হবে আমি এগুলো সব কিছু কেটে দিচ্ছি এরপর আমি এখানে জাস্ট হেল্প লিখছি অবশ্যই মনে রাখবেন এখানে mobile dot Facebook dot com slash help এই লিঙ্কে যেতে হবে আপনাকে আপনি যদি এখানে শুধু ফেসবুক ডট কম স্ল্যাশ এটিতে যদি ঢোকেন এটি কিন্তু পিসির ভাষণ এটি হবে না মোবাইল ডট কমে চলে যেতে হবে এই চলে আসলাম এখন আমি লিখব ফেসবুক আনলক ফেসবুক আনলক লিখলাম এরপর এখানে হাউ ডু লক প্রোফাইল আমি আনলক লিখে এটা আপনি লিঙ্কে যান সমস্যা নেই এই লিঙ্কে চলে আসলাম এই লিঙ্কে চলে আসার পর আপনি এখানে দেবে দেখবেন how do I unlock my profile এখানে একটি অপশন রয়েছে এখানে চলে যান এরপর ট্যাপ হেয়ার নামে একটি অপশন রয়েছে এই যে ট্যাপ হেয়ার এখানে জাস্ট একটি ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন আপনি এখানে কিছু অপশন পাবেন protect your see more option এবং আনলক ইউর প্রোফাইল আমি যদি একটু ব্যাগে যাই ভালোভাবে আপনাকে দেখাই আবারও চলে আসলাম আবারও দেখাচ্ছি এসি সিগন্যাল চলে আসলাম এরপর আপনি এখানে লিখবেন ফেসবুক লক অথবা আনলক লেখেন লিখে ক্লিক দেন এরপর হাউ ডু লক এখানে চলে যান এরপর আপনি how do I unlock my profile এখানে চলে যান এরপর ট্যাপ হিয়ার এখানে চলে যান এখানে যাওয়ার পর আপনি এখানে সি মোর অপশান পাবেন সি মোর অপশানে ক্লিক দেন এবং এখানে আনলক ইয়ার প্রোফাইল এই আনলক ইউর প্রোফাইল এটি আমি দিয়ে দিলাম আমার স্টেকন কিন্তু কী হলো আনলক হয়ে গেল আনলক ওকে নাও রিলোড এ দেখেন এই লেখাটি কিন্তু এখন চলে যাবে ইউর প্রোফাইল ইজ লকড আমি রিলোড দিচ্ছি চলে গেছে আমার প্রোফাইলটি এখন টোটালি আনলক হয়ে গেল তো এই সিস্টেমটি আপনাকে আশা করি এটি কাজ আসবে অনেক উপকৃত হবেন আপনি এই লিঙ্কটি আমি দিয়ে দেবো আর আপনি যদি একটু চতুর হন তাহলে অবশ্যই এটি টাইপ করে নেবেন mobile dot Facebook dot com তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ